ফেমাসিটি জনপ্রিয়তার অহংকার যার কয়েকটা ফ্যান ফলোয়ার্স বেড়ে যায় ফেসবুকে বা ইউটিউবে কিংবা টিকটকে এ এত বেশি অহংকারী হয়ে যায় যে কারো দিকে চোখ তুলেও আর তাকাতে চায় না কেউ সালাম দিলে উত্তর নিতে চায় না দাম্ভিকতা vanity deadliest of the sins সবচেয়ে বড় মারাত্মক অপরাধ হচ্ছে অহংকার আমাদের সবার মাঝে একটা কমন রোগ ঢুকে গিয়েছে রোগ এই রোগটার নাম হচ্ছে অহংকার আসতে বলবেন না জোরে বলতে হবে ঠিক কিনা রোগটার নাম কি চারিদিকে অহংকারের সমারোহ বসেছে এক একজন এক একটা জিনিস নিয়ে অহংকার করে বাংলাদেশে অহংকারী মানুষ আছে না নাই প্রচুর পরিমাণে আছে আজকে আমি আপনাদেরকে বোঝাবো যে আমরা কতভাবে অহংকারী হয়ে গিয়েছি কতভাবে আমরা অহংকার করছি প্রথমেই দেখেন বাংলাদেশে সবচেয়েতে বেশি অহংকার মানুষ যে বিষয়ে করে এটা হচ্ছে শিক্ষার অহংকার সার্টিফিকেটের অহংকার আসলে ইসলাম তো বলে এটা যার শিক্ষা যত বেশি যার সার্টিফিকেট যত বেশি তার বিনয়ী হওয়ার কথা তত বেশি কিন্তু এখন আমরা কি দেখছি যার শিক্ষা বেশি যার সার্টিফিকেট বেশি অহংকারে তার পাটা মাটিতে পড়তে চায় না সার্টিফিকেটের অহংকার প্রিয় কলেজের টুকরা ভাই একটা কথা আপনাকে স্পষ্ট ভাষায় বলতে চাই you have huge certificate you have huge certificate but you haven't humbleness, there is no value of your certificate. ঠিক না বলেন আপনি অনেক সার্টিফিকেট অর্জন করেছেন বাট বিনয়ী হওয়ার গুণটা আপনার মাঝে নাই অহংকার আচরণ আপনার ভিতরে বিলং আপনি করেন আমি সত্য কথা বলছি আল্লাহর নামে শপথ করে বলছি আপনার সার্টিফিকেটের এক পয়সা মূল্য আল্লাহর কাছে নয় যে আল্লাহর জন্য নিচে নামতে চায় আল্লাহ তোরে তারে ধরে ধরে আর উপরের দিকে সম্মানের জায়গা বসিয়ে দেয় সুবানাল্লাহ পড়ে বাংলাদেশে সারাদিন মারামারি কে কোথায় পড়েছে তুমি কি প্রাইভেট বিশ্ববিদ্যালয় পড়েছো না পাবলিক বিশ্ববিদ্যালয় পড়েছো তুমি কি এম এস করেছো না পিএইচডি করেছো আর আমাদের হুজুরদের মাঝে কিলাকিলি তুমি কি আলিয়ায় পড়েছো না কৌমিয়াতে পড়েছো আসতে ঠিক বললেন এই মারামারি বাংলাদেশে আছে না নাই যদি কমই কোনো আলেমকে আপনি বলেন যে <clears throat> আলিয়া সম্পর্কে আপনার মতামতটা জানতে চাই কিছু কিছু কমই আলেম বলবে আলিয়া মানেই খালিয়া এই কথা আছে না নাই আবার যখন আপনি আলিয়ার কোনো আলেমকে জিজ্ঞেস করবেন যে আপনার হোয়াটস ইউর ওপিনিয়ন অ্যাবাউট কমই মাদ্রাসা কিছু কিছু সবাই না কিছু সংখ্যক আলেম ওলামা বলবে কমই মানে খ্যাত they are not update they are backdated এই মন্তব্য আছে না নাই তার মানে পড়াশোনা নিয়ে বড়ায় সার্টিফিকেট নিয়ে বড়ায় আবার তো আজকাল বাংলাদেশে যদি জেনারেল শিক্ষিত কোনো মানুষ মাহফিলে কথা বলতে শুরু করে যুবকদেরকে মোটিভেট করতে শুরু করে তার বিরুদ্ধে হুজুররা উঠে পড়ে লেগে যায় দিস ইজ বাংলাদেশ কিন্তু আজ থেকে আমরা নিয়ত করছি এই সার্টিফিকেট নিয়ে কোনো প্রকার কোনো অহংকার আমরা আজ থেকে আর করব না এংসা আজ থেকে জোরে বলেন এংসা নাম্বার ওয়ান নাম্বার টু যে বিষয়ে আমরা সবাই অহংকার করি বেশিরভাগ এটা হচ্ছে রূপের অহংকার কিসের অহংকার রূপ এখানে সবচাইতে বেশি নারীরা এগিয়ে কোনো মেয়ের চেহারা যদি একটু সুন্দর হয় একটু উজ্জ্বল হয় ছেলেরা তার পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যায় তখনই তার অ্যাটিটিউড লেভেলটা হাই তখন সেই মেয়েটা রূপের বড়াই করে চরিত্রবান যুবককে রিজেক্ট করতে এক মুহূর্ত দেরি করে না রূপ রূপের বড়াই বোন আমার আপনি কোন রূপ নিয়ে অহংকার করেন কেমন রূপ নিয়ে অহংকার করেন আপনার চাইতে কম রূপ জুলেখার ছিল না আপনার চাইতে কম রূপ মিশরের নারীদের নয় কিন্তু খবর লাগান যত সুন্দর নারী আল্লাহরের জমিনে ছিল তারা সব মরে মাটির নিচে মিশে মেছাখার হয়ে গিয়েছে রূপ নিয়ে অহংকার করবেন না হাদিসে এসেছে লায়াদুল জান্নাত মান ফি কলবিহি মিনাল তার জন্য জান্নাত হারাম যার হৃদয়ের সামান্য পরিমাণ অহংকার রয়েছে এজন্য রূপ নিয়ে আজ থেকে বড়াই আর করা যাবে আল্লাহ বোঝার তৌফিক দান করুক সকলেই পড়া আমিন তিন নম্বর আমরা বেশিরভাগ যে বিষয়ে সবচাইতে বেশি আজকাল অহংকার করি এটা হচ্ছে জনপ্রিয়তার অহংকার ফেমাসিটি যার কয়েকটা ফ্যান ফলোয়ার্স বেড়ে যায় ফেসবুকে বা ইউটিউবে কিংবা টিকটকে এ এত বেশি অহংকারী হয়ে যায় যে কারো দিকে চোখ তুলেও আর তাকাতে চায় না কেউ সালাম দিলে উত্তর নিতে চায় না দাম্ভিকতা vanity deadliest of the sins সবচেয়ে বড় মারাত্মক অপরাধ হচ্ছে অহংকার আজকাল দেখবেন বাংলাদেশে আমরা বক্তা যারা আছি যেই বক্তা ভিউ যত বেশি সেই বক্তার যোগ্যতা থাক কিংবা না থাক সার্টিফিকেট থাক কিংবা না থাক সে ভালো কথা বলুক কিংবা না বলুক ডাজেন্ট ম্যাটার যার ভিউ বেশি বাংলাদেশে তার দামটা বেশি this is the trend of Bangladesh আর আমরা হুজুররাও মাসা আল্লাহ তোমার কত ফ্যান ফলোয়ার্স আট লাখ আপনার কত বলে অন মিলিয়ন বলি যার আট যার অন মিলিয়ন সে বলে যার ছয় লাখ সে কোনো মানুষের কাতারেই পড়ে না তারা সে গুনতেই চায় না তাকাতেই চায় না এই অ্যাটিটিউডটা আজকাল আমাদের মাঝে আছে না নাই সব শেষ হয়ে যাবে আজ এত হাজার হাজার যুবকরা আসছে এখানে যেই মাহফিলে যাই সেই মাহফিলে যুবকদের ঢল নামে সেলফি হাত মিলাবে সালামের উত্তর নিবে কত অহংকার আমাদের মাঝে আয় হায় হায় हम की होनूरे लेकिन सच तो ये है कि अगर मैं आज मर जाऊंगा तो कल किसी को मेरा नाम भी याद नहीं होगा দিস ইজ দ্য রিয়েলিটি আজ মরলে কাল কারো নামও স্মরণ থাকবে না অথচ এই ছোট্ট জীবন নিয়ে অহংকারের সমারোহ গোটা বাংলাদেশে ভরপুর হয়ে গিয়েছে চিল্লা এখন থেকে না আল্লাহ এই জনপ্রিয়তার অহংকার থেকে আমাদের সবাইকে বাঁচায় দিক পড়া আমির তিন নাম্বার চার নাম্বার রাগ করছেন নাকি আপনারা সবাই কথাগুলো বলার দরকার আছে না নাই চার নাম্বার হচ্ছে টাকার অহংকার টাকা আপনি বিশ্বাস করেন এই পৃথিবীতে যত আর্থিক ব্যবস্থা ছিল অর্থনৈতিক ব্যবস্থাপনা যাই বলেন রাজতন্ত্র বলেন গণতন্ত্র বলেন সমাজতন্ত্র বলেন ক্যাপিটালিজম বলেন যাই বলেন না কেন ওই ঘুরে ফিরে কয়েকজন লোক টাকার মালিক হয় বাদ বাকি বেশিরভাগ মানুষ হয়তো মধ্যবিত্ত থাকে না হয় গরিব থাকে ঠিক কিনা বলেন কিন্তু দেখবেন যাদের একটা বড় বাড়ি আছে একটা সুন্দর গাড়ি আছে আর ওয়ান ফাইভ বাইক আছে আইফোন মোবাইল ফোন আছে আর ওয়ার ফাইভ আছে এরা কেন যেন সমাজের অন্য অন্য মানুষদেরকে তাকালে চোখটা ঘুচায় ঘুচায় তাকায় দেখে মনে হয় কি না কি হয়ে গিয়েছে কিন্তু এই মানুষটাকে অর্থের মালিক তো একজন বানিয়েছেন তিনি কে অনেকে দেখবেন ফোন দিছে ভাই আপনার এলাকায় আসছি আপনার বাসা কোনটা যেন আমার বাসা কোথায় where is your home where is your location মানুষ কেমনে বাসা চিনায় দেখেন বলে ভাই ওই রাস্তা দিয়ে ঢুকবেন ঢুকে দেখবেন সব চতুর্পাশে কয়েকটা ছোট ছোট বাড়ি ছোট ছোট বাড়ি আর মাঝখানে যে বিশাল বড় বাড়িটা আছে না দ্যাস মাই হোম কথা ঠিক কিনা বলে চেনাচ্ছে বাসা আর বলে কি চতুর্পাশে সব ছোট বাসা আর মাঝখানে আমার একটা বড় ওটাই আমার বাসা behind of the same you have arrogant personality আপনি চেনাচ্ছেন বাসা কিন্তু ভেতরে ওই যে টাকার বড়ায় আমার বাড়ি বিশাল বড় বাড়ি এটা হচ্ছে বলা মূল উদ্দেশ্য ঠেকে না বলেন এটা হচ্ছে টাকার বড়াই টাকা পয়সার অহংকার এজন্য আজ থেকে আমরা না খ্যাতির অহংকার করব না রূপের অহংকার করব না সার্টিফিকেট অহংকার করব না আমরা টাকার অহংকার করব আজ থেকে আমরা অহংকার মুক্ত জীবন কাটাবো ইংসা শুনি নাই আরো জোরে যার অহংকার যত বেশি কম তার শান্তি তত বেশি যার অহংকার যত কম তার মানসিক প্রশান্তি তত বেশি যার অহংকার যত কম তাকে মানুষ ভালোবাসে তত বেশি যার অহংকার যত বেশি কম সমাজে তার দাম এবং মূল্য তত বেশি আর যার অহংকার যত বেশি সমাজে তার অপমান হতে হয়ও বেশি এজন্য আজ থেকে আমরা নিয়ত করি যে আমরা আজ থেকে হাম্বলনেস নিয়ে চলব বিনয়ী হয়ে চলব আজ থেকে কোনো প্রকার অহংকার আমরা আমাদের হৃদয়ের মাঝে রাখবো না ইনশা আল্লাহ তালা আমাদের সবাইকে মানা বোঝা এবং আমল করার তৌফিক দান করুক সকলে প্রণামী